কোনো প্রকার সার্ভিস দেখাইতে পারলে আপনার জন্য পিসি ফ্রি আর টাকা ব্যাক পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন রায়হান কম্পিউটার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকে আমি আপনাদেরকে এইচপি ডেয়ার লেনোভোর আপনার কিছু ব্র্যান্ড পিসি দেখাবো যারা চাচ্ছেন যে সাড়ে চার হাজার টাকা থেকে শুরু করে আপনার ছয় হাজার টাকার মধ্যে ব্র্যান্ড পিসি কিনবেন তারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে অবশ্যই ধারণা পেয়ে যাবেন আমাদের কাছে কি কি ব্র্যান্ড পিসি রয়েছে তো আর দেরি করছি না চলুন আমরা ভিডিওটি শুরু করি আমরা প্রথমে ব্র্যান্ড পিসির প্রাইসগুলো জানাবো তারপর আমরা ব্র্যান্ড পিসির ভিতরে যে কন্ডিশনগুলো রয়েছে কীরকম কন্ডিশনে পাবেন এই ব্র্যান্ড পিসিগুলো সেগুলো আমি আপনাদেরকে দেখাবো সো এখন আমি আপনাদেরকে ব্র্যান্ড পিসির প্রাইসগুলো বলতেছি প্রথমত আসি আমরা ডেলে ডেলের আপনার বিভিন্ন আপনার এখানে রয়েছে তিনশো তিরিশ তিনশো ষাট তিনশো আশি বিভিন্ন মডেলের ব্র্যান্ড পিস রয়েছে এক একটা হচ্ছে ডিডিআর টু এক একটা ডিডিআর থ্রি ডেলের যে ডিডিআর থ্রু ব্যান্ড পিসিগুলো রয়েছে এগুলো আগে ছিল চার হাজার টাকা করে আপনারা পূর্ববর্তী ভিডিওগুলো দেখলে অবশ্যই ধারণা পেয়ে যাবেন আগে এগুলোর প্রাইস ছিল চার হাজার টাকা করে এখন এগুলোর প্রাইস হয়ে গেছে চার হাজার পাঁচশো টাকা ডিডিআর টু আপনার ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক চার হাজার পাঁচশো টাকা যদি চান যে আমি এসএসডি সহকারে নেব আমরা দিতে পারবো এসএসডি সহকারে নিলে আপনার এক হাজার টাকা আরও অ্যাড হবে আপনার হয়ে যাবে চার হাজার পাঁচশো টাকা যেটা সেটা হয়ে যাবে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা ওয়ান টোয়েন্টি জিবি অথবা one twenty eight GB SSD থাকবে তারপর আসে আপনার ডিডিআর থ্রি ডিডিআর থ্রির যে ব্র্যান্ড পিসিগুলো রয়েছে ডেলের এগুলোর প্রাইস কিন্তু এখন আপনার আবার বাড়তি ডিডিআর থ্রি ব্র্যান্ড পিসিগুলো এখন পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা আর ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক থাকতেছে আর যদি এসএসডি সহকারে নেন তাহলে আপনার এক হাজার টাকা অ্যাড হবে হয়ে যাবে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হলে এসএসডি সহকারে ডিডিআর থ্রির যে ব্র্যান্ড পিসিটি রয়েছে ফোর জিবি এবং তিনশো বিশ জিবি নিতে পারবেন ডেলের তারপর আসে আমরা ডেলের যে বুস্টার একটি আপনার পিসি রয়েছে আপনার দুইশো বিশ এই মডেলটি দেখাচ্ছি এই পিসিটি আপনার একটি কন এটার প্রাইস আপনার জানানোর আগে দেখাচ্ছি আপনাদেরকে এটার বিভিন্ন ফেসিলিটি রয়েছে আপনার এটার মধ্যে ইউজবি এটা টান দিলে আপনার ফ্রন্টে আপনি চারটি ইউজবি পেয়ে যাবেন এবং অডিও পোর্ট মাইক্রোফোন পোর্ট সাথে থাকতেছে আপনার ডিবিডি ডিবিডি মানে থাকবে এটার ভিতরে এখানে চাপ দিলে আপনার ডিবিটিটা অটোমেটিক আপনার এটা খুলে বেরিয়ে আসবে আর এটার প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার টাকা এটা হচ্ছে ডিডিআর টু ফোর জিবি তিনশো বিশ জিবি ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক আর এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা আর যদি এটা এসিটি সহকারে নেন তো এটার প্রাইস পড়বে ছয় হাজার টাকা ভিডিও দেখে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কল করলে আমরা আপনাকে মালটা আমরা আপনাদের যে কোনো জায়গায় আমরা কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো তারপর আসি লেনোভো হ্যাঁ লেনোভোর এই পিসিগুলো আমাদের স্টকে আপনার এখন অতিরিক্ত নাই কিন্তু আপনার ডেলের পিসিগুলো পর্যাপ্ত পরিমাণে রয়েছে কিন্তু আপনার এই ডেলের পিসিটা এবং আপনার লেনোভোর এই কনফিগারেশনের যে পিসিটি এগুলো আমাদের স্টকে এখন আপাতত খুব সংকটে রয়েছে মানে অতিরিক্ত পরিমাণে নেই কারণ আগে ছিল আগে প্রচুর আগের বিরুদ্ধে আপনারা দেখলে বুঝতে পারবেন আমাদের কাছে ডেলের পিসিগুলো কিন্তু অনেকগুলো ছিল কিন্তু এখন আমাদের কাছে এগুলো নাই কিন্তু আপনার ডেলেরগুলো আপনার এই পিসিগুলো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ রয়েছে আপনার যত পিস দরকার তত বেশি নিতে পারবেন এগুলো আপনার যারা দোকানদার তাদেরকে আমরা কোয়ান্টিটি দেওয়ার চেষ্টা করব আপনারা মিনিমাম দোকানদার হলে পাঁচ পিস নিতে হবে আর খুচরা নিলে এক পিস করে নিতে হবে আর যারা দোকানদার তারা অবশ্যই আমাদের যোগাযোগ করলে আমরা দোকানদারের প্রাইস দিয়ে দেবো আর এই লেনোভোর যে পিসিটা এটার প্রাইস আপনার সাড়ে চার হাজার টাকা আর র্যাম থাকবে ফোর জিবি আর তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক আর এখন আমরা এটার ভিতরে কন্ডিশনটা দেখবো আপনার অনেকে কি ভিতরে কন্ডিশনটা দেখেন না পিসি নেওয়ার আগে আপনার আউটলুক দেখার আগে আপনার ভিতরে কন্ডিশনটা দেখবেন আউটলুক যেমনই হোক না কেন ভিতরের কন্ডিশনটা যদি ভালো হয় তাহলে আপনি পিসিটা নিয়ে অনেক ভালোভাবে ইউজ করতে পারবেন প্রথম আসুন আমরা ডেলেরগুলো দেখি সো বন্ধুরা আমরা এখন ডেলারটা দেখাচ্ছি ডেলার পিছনের কন্ডিশনটা দেখায় পিছনের দিকে আপনার পেয়ে যাবেন আর টোটালি ছয়টি ইউএসবি পোর্ট এবং ফ্রন্টে দুইটি টোটালি আপনি আটটি ইউএসবি পোর্ট পেয়ে যাবেন এবং অডিও পোর্ট মাইক্রোফোন পোর্ট আর বিজে পোর্ট পেয়ে যাচ্ছেন এবং মাদারবোর্ডের ভিতরে কন্ডিশনটা আপনাদের দেখাচ্ছি আপনারা অবশ্যই দেখেন আপনার মাদারবোর্ডে কোনো জায়গায় সার্ভিস অথবা রিপেয়ার করা দেখাইতে পারলে আমরা সাথে সাথে আপনাকে টাকা ব্যাক দিয়ে দেবো এবং পিসিটা আপনার জন্য ফ্রি কোনো প্রকার সার্ভিস দেখাইতে পারলে আপনার জন্য পিসি ফ্রি আর টাকা ব্যাক পেয়ে যাবেন আর এটার মধ্যে বিল্টিন একটি মাইক্রোফোন রয়েছে মাইক্রোফোন বলতে স্পিকার রয়েছে যারা আপনার স্পিকার ইউজ করতে যাচ্ছেন না এবং নর্মাল স্পিকার হলে চলবে এই স্পিকারটি আপনার নর্মাল সাউন্ড দিয়ে থাকে আপনার একজন যথেষ্টভাবে আপনার শুনতে পারবেন এবং কোয়ালিটিও খুব ভালো আর চাইলে আপনি এক্সটার্নাল স্পিকারও ইউজ করতে পারবেন এবং এটা হচ্ছে এটার কুলিং সিস্টেম আর এটা হচ্ছে ডেলের অরিজিনাল একটি পাওয়ার সাপ্লাই আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আর একটি ডিভিডি রাইটার থাকতেছে সো এখন আমরা দেখাবো আপনার ডেলের এই পিসিটা সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা ডেলের পিসিটা নিয়ে নিয়েছি এবং এটার ভিতরে কন্ডিশনটা আপনাদেরকে দেখাচ্ছি আপনার আগে ভিতরে কন্ডিশন দেখার আগে পিছনে কি কি পেয়ে যাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি পিছন দিকে পেয়ে যাচ্ছেন চারটা ইউএসবি পোর্ট এবং ফ্রন্টে দুইটা টোটালি আপনার ছয়টা ইউএসবি সরি পিছনে চারটা এবং ফ্রন্টে চারটা টোটালি আটটা ইউসবি পেয়ে যাবেন অডিও বোর্ড মাইক্রোফোন পোর্ট এবং বিজিবি বোর্ড পেয়ে যাচ্ছেন পাশাপাশি আপনার পিএস টু পোর্টও পেয়ে যাচ্ছেন এখন আসেন আমরা ভিতরের কন্ডিশনটা দেখি আপনি মাদারবোর্ডের ভিতরের কন্ডিশনটা দেখলে ধারণা পেয়ে যাবেন পিসি কীরকম কন্ডিশনে রয়েছে আপনার দেখেন আমি প্রত্যেকবারই বলতেছি যদি মাদার বোর্ডে কোনো ধরনের সার্ভিস করা অথবা কোনো ধরনের প্রবলেম দেখাইতে পারেন আপনার সাথে সাথে আমরা টাকা ব্যাক দিয়ে দেবো মানে আপনার কোনো ধরনের সার্ভিস দেখাইতে পারলেই বোর্ডে আপনাকে টাকা ব্যাক এবং মাপ পিসি ফ্রি দেওয়া হবে সো আপনারা অবশ্যই ভালো করে দেখেন সার্ভিস করা কিনা আর প্রত্যেকেই মাদার বোর্ডের কন্ডিশনে দেখবেন অনেক বোর্ড ভাই আপনার এই যে পার্সের যে গুড়াই রয়েছে এগুলোর মধ্যে মরিচা থাকে মরিচা থাকলে ভাই এগুলো নেবেন না কারণ মরিচা থাকলে আপনার বেশি স্বল্প স্বল্প কিছুদিন ইউজের পর আপনার দেখবেন পিসিটা নষ্ট হয়ে যাবে আপনি প্রত্যেকটা পার্সে ঘুরে ঘুরে দেখবেন এরকম এই জায়গায় মরিচা আছে কিনা প্রত্যেকটা আইসির ঘুরে ঘুরে যদি মরিচা থাকে তখন এই পিসিটা নেবেন না আর র্যাম থাকতেছে ফোর জিবি আর হার্ড ডিস্ক তিনশো বিশ জিবি পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডে সো এখন আমরা আপনাদের দেখাবো লেনোভো পিসিটা সো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা লেনোভো পিসিটা নিয়ে নিয়েছি আর এখন আপনাদেরকে লেনোভো পিসিটার পিছনে কন্ডিশনটা আগে দেখাচ্ছি পিছন দিকে আপনারা পেয়ে যাবেন দুইটি ইউজ চারটি ইউজবি পোর্ট এবং সাম ফ্রন্টে দুইটি টোটাল ছয়টি ইউজবি পেয়ে যাচ্ছেন বিজে পোর্ট অডিও পোর্ট এবং পিএস টু পোর্ট পেয়ে যাচ্ছেন এবং আপনার ভিতরে কন্ডিশনটা আপনাদের দেখেছি আপনারা অবশ্যই দেখেন মাদারবোর্ডটা একটু ভালো করে খেয়াল করবেন মাদারবোর্ডের কন্ডিশনটা আমি প্রত্যেকবারই বলি মাদারবোর্ডের কন্ডিশনটা দেখবেন আর আমি প্রত্যেকবার বিরোধে বলতেছি যে কোনো ধরনের যদি সার্ভিস দেখাতে পারেন আমরা সাথে সাথে আপনার পিসি ফ্রি দিয়ে দেবো এবং টাকা ব্যাক করে দিয়ে দেবো আর আপনারা চাইলে আমাদের কাছে এসেও পিসি ক্রয় করতে পারবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা এই নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন এবং চাইলে আমাদের সাথে আপনার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে নক করে পিসি দেখে ক্রয় করতে পারবেন সো ভিওয়ার্স আজকের ভিডিও এই পর্যন্ত আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই রায়হান কম্পিউটার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে